আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্তে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি কেননা আপনি আমার চ্যানেলের যে ভিডিও রয়েছে সেই ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনি ইনকাম করার জন্য যেহেতু ক্লিক করেছেন তাহলে আমি অন্তত ধরে নিব যে আপনার বাড়তি ইনকামের প্রয়োজন তাহলে যদি আপনি সেরকম হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি একটি অসাধারণ ভিডিও হতে চলেছে কারণ আমি টোটাল বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে একটি ইন্টারন্যাশনাল ট্রাস্টেড মার্কেট প্লেস থেকে বা ওয়েবসাইট থেকে খুব সহজে কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া আপনি আর্নিং করবেন এবং এই এর মাধ্যমে জানিয়ে দিব আপনি খুব সহজেই এখানে ফ্রিতে ইনকাম করবেন এবং কি কি প্রয়োজন হবে এবং কি প্রয়োজন হবে না সেটি সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেলাইকন আইকনটি রয়েছে সেই বেলাইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related বিয়েগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন তাহলে শুরু করা যাক চলে আসছি আজকের ওয়েবসাইটটির মধ্যে এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পুরো টাইপ এবং অদ্যাবধি মার্কেটে রয়েছে তাহলে নিজেকে আপনি প্রশ্ন করতে পারেন যে আমার আসলে কথাটি সত্য কিনা আমি সরাসরি অন্য একটি ওয়েবসাইটে চলে যাচ্ছি আসলে যে প্রো টাইপার্স ডট কম ওয়েবসাইটটি কতটুকু সত্য বা কতদিন ধরে মার্কেটে রয়েছে আমি যখন গুগলে সার্চ দিলাম যে প্রো ডট কম দিয়ে তখন এখানে একটি ওয়েবসাইট চলে এসছে এই ওয়েবসাইটটিতে আসার পরে যে কোনো ওয়েবসাইট মার্কেট প্লেস থেকে কতদিন রয়েছে বা কখন যাত্রা শুরু করেছে তা দেখার জন্য আপনি ওয়েবসাইটটিতে সহায়তা নিতে পারেন আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রোটাইপার্স ডট কম প্রোটাইপার্স ডট কম এই ওয়েবসাইটটি যাত্রা শুরু করেছে বা রেজিস্ট্রেশন করেছে যে দু সালের সতেরোই জুলাই এবং এটি এক্সপায়ার্স হয়েছে দেখতে পাচ্ছেন বাইশ সালে এবং এটি আপডেটেড হয়েছে সেটিও দেখতে পাচ্ছেন এবং কবে সেটি এক্সপায়ার হবে সেটি যদি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তাহলে আমাকে স্ক্রলিং করে একটু নিচে চলে আসতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই রেজিস্ট্রেশন এক্সপায়ারিং ডেট দু সাল সতেরোই জুলাই আশা করি বুঝতে পেরেছেন এটি দু সালে সতেরো জুলাই পর্যন্ত মার্কেটে থাকবে তার মানে রেজিস্ট্রেশন করার পরে তারা এক্সপায়ারি দেখাচ্ছে এখানে অবশ্যই এতটুকু নিশ্চিত যে যেহেতু এটি একটি পুরনো ওয়েবসাইট সুতরাং আপনি ধরে নিতে পারেন যে এই নির্ধারিত ডেটের পরেও কিন্তু তারা আবার পুনরায় সেটি রেজিস্ট্রেশন করে এক্সপায়ারি করে নেবে আশা করি অন্তত নিশ্চিত হয়েছেন যে এই ওয়েবসাইটটি এটি ট্রাস্টেড ওয়েবসাইট চলুন তাহলে শুরু করা যাক এই ওয়েবসাইটটিতে কাজ করতে হলে প্রথম আপনাকে কি করতে হবে এই ওয়েবসাইটটিতে কাজ করতে হলে যে দুটো জিনিসের প্রয়োজন প্রথমত আপনাকে হয়তো মোবাইল থাকতে হবে নয়তো আপনার কম্পিউটার থাকার প্রয়োজন হবে এবং যে জিনিসটির প্রয়োজনে সেটা হচ্ছে আপনার প্রিভিয়াস অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই বা পূর্বের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তাহলে কিভাবে আপনি এই ওয়েবসাইটটিতে যাত্রা শুরু করবেন তাহলে শুরু করা যাক প্রথমে আপনি সরাসরি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রথম যে কমেন্টটি রয়েছে সেই কমেন্টে যে একটি লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে চলে আসবেন সেখানে ক্লিক করার পরে সরাসরি আপনাকে এই ওয়েবসাইটটির ইন্টারপেজের মধ্যে নিয়ে আসবে এই ইন্টারপেজ আসার পরে যেহেতু আপনি নতুন মোবাইল হোক বা কম্পিউটারে থাকুন না কেন সরাসরি আপনি ইন্টারফেসটি দেখতে পাবেন এখানে আসার পরে আপনাকে প্রথমে আপনার ফোন নেম দিতে হবে ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং এখানে যে একটি ডিফল্ট একটি নাম্বার দেখতে পাচ্ছেন এটি ঠিকই থাকবে কিছু করার প্রয়োজন নেই এরপর একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন স্ট্রং পাসওয়ার্ড বলতে মিনিমাম আট ডিজিট বা নয় ডিজিট বর্ণ অথবা যে কোনো ধরনের ডিজিট লিখে আপনি এখানে পাসওয়ার্ডটা দিবেন কনফার্ম পাসওয়ার্ড দিবেন এরপর আইম নটের উপরে ক্লিক করুন দেন ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবেন ব্যাস হয়ে গেল আপনার অ্যাকাউন্ট তৈরি করা আর আপনি ইতিমধ্যে যদি এই ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তাহলে নিশ্চয়ই আপনাকে সাইন ইন করতে হবে বা লগ ইন করতে হবে কি দিয়ে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে তার আগে একটি কথা মনে রাখতে হবে যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে সরাসরি হয়তো আপনার ইমেলের মধ্যে একটি মেইল চলে যাবে ভেরিফিকেশনের জন্য অনেক সময় মেইল যায় অনেক সময় চায় না যদি মেল যায় তাহলে সেখানে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবেন যেভাবে চলে আসবেন অর্থাৎ আপনি ভেরিফিকেশন করার পরে সরাসরি আপনি এই ইন্টারভেজে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন যখন আমি এখানে এই ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করেছি প্রয়োজনীয় ইনফর্মগুলো দিয়ে তখন আমার এটি দেখাচ্ছে জাস্ট এতটুকুই সিম্পল এরপর এখানে দেখতে পাচ্ছেন আমার প্রয়োজনীয় সব ইনফরমেশন এখানে রেফারাল লিঙ্ক দেওয়া রয়েছে রেফারাল লিঙ্কটি আপনি বন্ধুদের মাঝে শেয়ার করলে এখান থেকে আর্নিং পাবেন এরপরে এখানে আমার ব্যালেন্স দেখাচ্ছে জিরো এবং উইড্রো দেখাচ্ছে জিরো এবং আপনি যদি এখানে টোটাল ত্রিশ হাজার ক্যাপসা ফিল আপ করেন তাহলে দুই ডলার বোনাস পাবেন এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে এখানে কাজ করবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি কেননা কিভাবে কাজ করতে হবে সেটি যদি আপনি না বুঝেন তাহলে এখান থেকে আর্নিং করতে পারবেন না কি কি অপশনে আপনি এখান থেকে উইড্রোগুলো নেবেন সেটি আমি ভিডিও ভিডিও শেষে জানিয়ে দিব প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড এরপর দেখতে পাচ্ছেন ডেইলি ক্যাপসা এরপর এক্সট্রা ক্যাপসা এরপর রয়েছে একটি করবো এরপর রেফারেলস মাই ওয়ালেট এরপর সবগুলো আমি একে দেখিয়ে দিব প্রথমে এখানে দেখা যাচ্ছে যে এক্সট্রা ক্যাপসা এক্সট্রা ক্যাপসাতে ফিল আপ করার পরে আপনি এখানে এই টার্পেজের মধ্যে চলে আসবেন এই টার্পেজে আসার পরে জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হবে এবং এখানে একটু কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ক্যাপচা রয়েছে এবং ক্যাপচা আপনি আপনাকে ফিল আপ করতে হবে সো কিভাবে ফিল আপ করবেন সেটি দেখার পূর্বে আপনাকে এই ইনস্ট্রাকশনটা একটু পড়ে নিতে হবে earn money just by solving extra captcha finish to 6500 daily you will receive এত ডলার এবং ফর ইজ ক্যাপচা অর্থাৎ প্রত্যেক ক্যাপচার জন্য আপনি এত ডলার করে পাবেন আশা বুঝতে পেরেছেন aside from earning once you have solve a total thirty thousand captcha you captcha bonus two dollar two dollar তার মানে আপনি যদি এই ক্যাপসাটুকু পূরণ করেন তাহলে অবশ্যই আপনি টু ডলার বোনাস পাবেন এটা এক্সট্রা দ্যাটস ইট এতটুকু আপনার আর বোঝার কিছুই নেই সরাসরি চলে আসবেন কিভাবে কাজ করবেন সেটা আমি এবার দেখাচ্ছি এখানে একটি ক্যাপসা দেখতে পাচ্ছেন ডিআর এস ই বিও এবং আপনি যদি এটি না বুঝেন তাহলে রিফ্রেশ দিলে কিন্তু আরেকটি চলে আসবে আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং আপনাকে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে আপনাকে নেক্সট ইন্টারপেজে নিয়ে আসবে এখানে আরেকটি চলে আসছে এবার আমি এটি ফিল আপ করছি আপনাকে জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখতে হবে স্মল কে রয়েছে আপনি যত দ্রুত টাইপ করতে পারেন তত কিন্তু আপনার বেনিফিট এরপর রয়েছে ইউ রয়েছে এরপর ই রয়েছে এরপর ডব্লিউ রয়েছে এরপর এ রয়েছে এইচ রয়েছে আপনি নেক্সট ক্যাপচারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে আমি এত আর্নিং করে ফেলেছি এখানে টাইমিং কাউন্টিং হচ্ছে আপনি আপনি এখানে খেয়াল করছেন যে টাইমটি আপনাকে নির্ধারিত সময়ের পরে আপনার নতুন ক্যাপসা এভাবে আসতে থাকবে আশা করি বুঝতে পেরেছেন এভাবে নতুন যখন ক্যাপসা চলে আসবে তখন ক্যাপসাগুলো আপনাকে এইভাবে দ্রুত ফিল আপ করতে হবে যত দ্রুত পারবেন তত ফিল আপ করে ফেলবেন আশা করি বুঝতে পেরেছেন এবার আমি এটি ফিল করছি এরপর নেক্সট ক্যাপচাতে ফিল করতে হবে যে আমি আর কি আর্নিং করে ফেলেছি এবার এবার কিন্তু আপনাকে এভাবে আর্নিং করতে হবে জাস্ট আপনাকে একটু সময়টা ওয়েট করতে হবে এখানে একটি দেখতে পাচ্ছেন এখানে যে ওয়ানের মতো রয়েছে এটি কিন্তু ওয়ান নয় এটি হচ্ছে এল সুতরাং আপনাকে এল ফিল করতে হবে তো আমি ফিল করছি ই ও আই এল তারপর এইচ দেন নেক্সট সাথে আমি ক্লিক এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এটি ওয়ানের মতো এটি কিন্তু ওয়ান নয় এটি হচ্ছে স্মল এল স্মল এল আমি দিব স্মল এল তারপরে কে তারপর রয়েছে ডি এরপর ভি তারপর ওয়াই তারপর ক্যাপিটাল টি ক্যাপিটাল টি দেওয়ার পরে দেন নেক্সট ক্যাপসা নেক্সট ক্যাপসাতে ফিল আপ করার পরে এখানে জাস্ট এত কারণ হয়ে গেল এরপর যেটি সেটি হচ্ছে ই e। এখানে একটি বিষয় খেয়াল করবেন এখানে ক্যাপিটাল সি রয়েছে আপনি যদি স্মল লেটার সি দেন তাহলে কিন্তু সেটি হবে না আপনাকে পুনরায় আবার নতুন ক্যাপসা ফিল আপ করতে হবে তবে আপনি ভুল ক্যাপসা যদি ফিল আপ করেন তাহলে আপনার কোনো মার্স বা আপনার কোনো স্যান্ড কাটা যাবে না সুতরাং আমি নেক্সট সাথে ফিল আপ করছি এরপর এখানে রয়েছে আমার এত এবার দেখুন তাহলে আমি কত আর্নিং করেছি এভাবে খুব সহজে আপনি আর্নিংগুলো করতে পারবেন এবার আমি দেখাচ্ছি যে কীভাবে খুব সহজে আমি যে কাজগুলো করেছি ছোটো ছোটো কাজগুলো কি আর্নিং হলো সেটা আমি হোমে যাচ্ছি হোমে যাওয়ার পরে জাস্ট আমি আমার পেমেন্টে চলে যাবো পেমেন্টে যাওয়ার পরে আমার কত ব্যালেন্স হয়েছে সেটি কিন্তু দেখাবে আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি মাই ড্যাশবোর্ডে আসার পরে সরাসরি আমার ব্যালেন্সের মধ্যে কত হয়েছে সেটি কিন্তু তারা শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি সিম্পল চারটি কাজ করে এত সেন্ট আমি পেয়েছি আশা করি বুঝতে পেরেছেন এভাবে খুব সহজে আপনি প্রথম ওয়েতে আপনি কাজ করতে পারেন এরপর যেটি সেটি হয়েছে যে ডেলি ক্যাপসা ডেলি ক্যাপসা মানে চব্বিশ ঘন্টায় একটি ক্যাপসা ফিল করতে পারবেন সেটি জন্য ডেলি ক্যাপসাতে ফিল করবেন এখানে আসার পরে এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে জাস্ট আপনাকে ইনস্ট্রাকশনগুলো পড়তে পারেন না পড়লে পড়লে কোনো সমস্যা নেই one minute to encode captcha আপনাকে এক মিনিটের কিছু ক্যাপসা দেওয়া হবে এবং সেই সময়ের মধ্যে আপনি যতটুকু ফিল আপ করতে পারেন তার বিনিময়ে আপনি এই আর্নিংগুলো করে নিতে পারবেন সেটি কিভাবে করবে সেটি আমি দেখাচ্ছি স্টার্ট নাও ক্লিক করবেন স্টার্ট সলভিং নাও ক্লিক করবেন স্টার্ট সলভিং নাও ক্লিক করার পরে এটি ক্যাপসা চলে আসছে এই ক্যাপসাটি আমি ফিল আপ করে দেখাচ্ছি জাস্ট একটু মনোযোগ দিয়ে একটু দেখুন স্মল লেটার হবে আমি স্মল লেটার দিচ্ছি ডব্লিউ তারপর জ্যাট তারপর ই e রয়েছে তারপর এখানে এটি ওয়ান নয় এটি হচ্ছে স্মল এল এরপর জি এরপর ইউ ছোট হাতের ইউ জাস্ট এতটুকু আমি new captcha fill up করছি new captcha fill up করে আমি এতটুকু আর্নিং করে ফেলেছি আপনাকে জাস্ট এই সময়টুকুর মধ্যে দ্রুত ফিল আপ করতে হবে আপনি যদি না বুঝেন তাহলে রিফ্রেশে ক্লিক করলে নতুন ক্যাপচা চলে আসবে আশা করি আপনি এই ক্যাপসাটি ফিল আপ করবেন এবার টোটাল আর্নিং কত হয়েছে আমি দেখাচ্ছি আমি ভিডিওটি বাড়াতে চাচ্ছি না অনেকে এই বিরক্তি বোধ করেন ভিডিও বেশি লেংদি হলে সো কত আর্নিং হয়েছে সেটি আমি দেখাচ্ছি আমার ব্যালেন্সের মধ্যে এত হয়েছে সিম্পল কিছু কাজ করে এভাবে কিন্তু আপনি দুটো ওয়েতে কাজ শুরু করতে পারেন এবার আমি দেখাচ্ছি কিভাবে আপনি উইড্রোটা নেবেন উইড্রো নেওয়ার জন্য জাস্ট আপনি উইড্রোতে ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করার পরে সরাসরি আপনাকে ব্যালেন্সটার মধ্যে নিয়ে আসবে এবার আমি ওয়ালেটে চলে যাচ্ছি তার মানে আপনি কোন কোন ওয়ালেট ইউজ করতে পারবেন ওয়ালেট জিনিসটা হচ্ছে আপনি যে আর্নিংগুলো করবেন সেই আর্নিংগুলো এই ওয়েবসাইটে দিয়ে কীভাবে নেবেন সেটি এখানে আপনার ওয়ালেট শো করছে প্রথমে আপনি পেপালে নিতে পারেন অথবা বিটকয়েনে নিতে পারেন অথবা জি ক্যাশে নিতে পারেন অথবা ইলোডে নিতে পারেন যেহেতু আমাদের বাংলাদেশে পেপাল নেই অনেকেরই সুতরাং আপনি বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসে মাধ্যমে নিতে পারেন বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস করতে পাবেন আপনি সরাসরি কয়েনবেস ডট কমের মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন ফ্রিতে এই কয়েনবেস ডট কমের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করার সুবিধা হচ্ছে যে আপনি Ethereum XRP Bitcoin Zcash Dogecoin সব ওয়ালেট কিন্তু আপনি এই কয়েনবেসের মাধ্যমে ফ্রিতে ইউজ করতে পারবেন এখন আপনি ধরুন এই ওয়েবসাইটের মধ্যে যদি আপনি আপনার বিটকয়েন অ্যাড্রেসটা আমি দিচ্ছি সরাসরি দেখাচ্ছি সরাসরি এটি কপি করছি কপি করার পরে আমি এখানে জাস্ট বসিয়ে দিব জাস্ট পেস্ট করে দিব তার মানে এই ওয়েবসাইটের ই প্রো টাইপার্স ডট কম এর সাথে আমি আমার কয়েন বেস অ্যাকাউন্ট অ্যাড করে দিলাম দ্যাটস ইট এতটুকু অর্থাৎ এখানে যে আর্নিংগুলো হবে সেই আর্নিংগুলো সরাসরি এখানে চলে আসবে এখন আমি জাস্ট আপডেট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলে আমার কিন্তু কাজ শেষ সো আমি দেখাচ্ছি কয়েনবেসের মধ্যে আমি গত কিছুদিন আগে কিছু পেমেন্ট লেনদেন করেছি সব কিছু কিন্তু এখানে শো করছে এটি একটা ট্রাস্ট ওয়েবসাইট এবং খুব সহজে আপনি আপনার পেমেন্টগুলো এই বিটকয়েন থেকে আপনি আপনার বিকাশ অথবা নগদ অথবা রকেটের মধ্যে নিয়ে আসতে পারবেন কিভাবে বিকাশ নগদ অথবা রকেটে নিয়ে আসতে পারবেন সেটির উপর আমার ভিডিও দেওয়া রয়েছে আশা করি সেই ভিডিওটি আমার চ্যানেল থেকে খুঁজে দেখে আসবেন আমি আশা করি বুঝাতে পেরেছি দুটো এতে আপনি এই প্রোটাইপাস ডট কমের মধ্যে খুব সহজে কাজ করে উইড্রোটা নিতে পারবেন এবং আপনি পাশাপাশি অবসর সময়ে যদি সময় দেন আমি অন্তত মুখে হাত দিয়ে বলতে পারি আপনার দিন শেষে কিছু আর্নিং হবে এবং আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব আপনাদের কমেন্ট পেলে যে এই প্রোটাইপার চার্টন থেকে কিভাবে খুব সহজেই উদ্রগুলো নিতে হয় এবং আপনার নির্দিষ্ট পেমেন্ট টু হলে আপনি এখান থেকে উড্র নিতে পারবেন এবং সেটি দেখিয়ে দিব যদি আপনারা কমেন্ট করেন আর আপনি যদি বিশ্বাস করেন এই ওয়েবসাইটটি থেকে কাজ করে আর্নিং করবেন তাহলে নিশ্চিত আপনি পারবেন এবং আপনার জন্য যথেষ্ট একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটটি সুতরাং আবার আর বোঝানোর কিছু নেই জাস্ট আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার দিন আপনার মতো সবাই বাড়তি ইনকামের দিকে নিজেকে নিয়ে যেতেও করে রাখতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন I'll catch you guys in my next video till then take care